জানি না সুখ কাকে বলে শুধু জানি তোমার ওই মুখটা দেখলে আনন্দে মনটা ভরে ওঠে যান অনেক ভালোবাসি তোমাকে না আসে কারো কল না আসে কারো মেসেজ শালার বুঝলাম না এটা ফোন না ক্যালকুলেটার ইউজ করি বিশ্বাস করো জান আমি নষ্ট হতাম না যদি তুমি কষ্ট না দিতে বিশ্বাস করো জান আমি নষ্ট হতাম না যদি তুমি কষ্ট না দিতে ভাই আমি মৃত্যুকে ভয় পাই না আমি তো ভয় পাই ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করার মানুষগুলারে জনের মায়ায় পড়ছিলাম ব্যাস পুরো লাইফটাই শেষ হইতে হবে এক ইঞ্চি সেদিক হইতে পারবো না এক পার্সেন্ট অন্যদিকে চোখ তাকাইতে পারবো বুঝলা প্রিয় তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি যতটা ছোট হয়েছি আমার এই জীবনে আর দ্বিতীয়বার কোথাও এত ছোট হইনি নফল নামাজও পড়ছি তাহাজও তো পড়ছি বারবার গোনা মাফের পর আমি আল্লাহর কাছে আপনাকেই চাইছি এবার নিশ্চয় আপনাকে পেয়ে যাব ইনশাল্লাহ জনের মায়ায় পড়ছিলাম ব্যাস পুরো লাইফটাই শেষ আমি অনেক কনফিডেন্স দিয়ে বলতেছি আমাকে পাওয়াটা ভাগ্য আর হারিয়ে ফেলাটা দুর্ভাগ্য হয়তো বিশ্বাস হচ্ছে না খাতায় লিখে রাখো একদিন প্রয়োজন হবে পরিবারে হাজারো মানা করার পরেও যে মেয়েটি তোমার সাথে কথা বলে তোমার সাথে সম্পর্ক রাখে সে মেয়েটি অন্তত টাইম পাস করতে তোমার লাইফে আসেনি ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না অসংখ্য কষ্ট ও যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই আপনাকে যে সত্যিকারের ভালোবাসে বিশ্বাস করেন তার চোখে আপনার থেকে সুন্দর চেহারা আর কেউ না আপনিই তার কাছে শ্রেষ্ঠ কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না তোমাকে বাধ্য করবে তাকে ছেড়ে যেতে আর পরে বলবে আমি তো তোমাকে ছেড়ে যাইনি তুমি আমাকে ছেড়ে গেছো করার পরে ভাবি তোর সাথে আর কথা বলবো না এই শেষ কথা কিন্তু একটু পরে আবার বুঝতে পারি তোকে ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না